হে গ্যাস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছে তো গ্যাস আজকের ভিডিওটা তেমন কোনো স্পেশাল ভিডিও না কেন আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা টপ ইভেন্ট চলে এসেছে যেটা হচ্ছে একশো পার্সেন্ট বোনাস টপ ইভেন্ট যেখানে আমরা একশো ডায়মন্ড টপ করলে একশো ডায়মন্ড বোনাস এবং তিনশো ডায়মন্ড টপ করলে তিনশো বোনাস পাঁচশো টপ করলে পাঁচশো বোনাস এবং সর্বোচ্চ এক হাজার ডায়মন্ড টপ করলে আমরা এক হাজার বোনাস পেয়ে যাব তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই টপ ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে একটি অ্যাপসের মাধ্যমে এবং সেই অ্যাপটি তোমাদের মাঝে আমি শেয়ার করব তো ফার্স্টে আগে আমি কি করতেছি দেখো এখানে কিন্তু আমি আমার প্রোফাইলে চলে আসলাম অ্যান্ড প্রোফাইলে আসার পর আমি এখান থেকে আমার গেমের ইউআরডিটা কপি করে নিতেছি ওকে আমার ইউআরডিটা কপি করে নিয়ে আমি চলে আসতেছি আমার যে টপ সাইটটা আছে সে মানে অফিসিয়াল যে গ্যারেনার টপ সাইটটা আছে সেখানে চলে আসলাম আমার ইউআরডিটা দিলাম তারপরে আমি এখানে পেমেন্টে যাব তারপর এখানে আমি জাস্ট একশো ডাউন টপ করে তোমাদেরকে দেখাচ্ছি এবং একটা ইভেন্ট কমপ্লিট করব তারপর তোমাদেরকে আমি আমার অ্যাপসটি শেয়ার করব যেখান থেকে তোমরা খুব সহজে কিন্তু টপটা করতে পারবা ঠিক আছে তো আমি এখানে আমার ইউনিপিনের পিনটা দিয়ে দিতেছি তারপর আমি এখানে কনফার্মে ক্লিক দিলাম দেন আমার এখানে একটু লোডিং হইতেছে দেন আমার কিন্তু এখানে টপ আপ হয়ে গেল তো এখন যদি আমি আমার আইডিতে চলে আসি দেন দেখতে পাবো যে এখানে কিন্তু আমার একশো জন টপ হয়ে গেছে একশো পনেরো ডায়মন্ড এবং একশো ডায়মন্ড কিন্তু আমি এখানে বোনাস পেয়ে গেছি তো এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা এরকম দুই সেকেন্ডের মধ্যে নিজে নিজে টপ করবা একদম ইজিলি তো এই জন্য তোমাদেরকে সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে যাবো অ্যান্ড মোবাইল স্ক্রিন থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি এটা করতেছি ও সো গাছ মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক দেবা মানে আমাদের এই ভিডিও টাইটেলে ক্লিক দিবা তারপর এখানে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবা ওকে দুইটা লিঙ্ক পেয়ে যাবে আওয়ার অ্যাপ তো এই লিঙ্কের উপর তোমরা জাস্ট ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই যে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে দেন এখানে আমরা ডাউনলোড অ্যানিউয়ের ওপর ক্লিক দিয়ে দেবো তারপর আমরা নিচের দিকে দেখতে পাবো যে আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হইতেছে দেন একটু ওয়েট করব দেন আমাদের কিন্তু ইনস্টল সাকসেসফুল এখন আমরা এখানে ওপেনের ওপর ক্লিক দিয়ে দেবো দেন ওপেনের ওপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে ইনস্টল অপশন চলে আসবে জাস্ট আমরা ইনস্টল করে দেবো ইনস্টল করে নেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে তারপর আমাদের এখানে ওপেনে ক্লিক দিয়ে দেবো আমরা ওপেনে ক্লিক দেওয়ার পর সরাসরি আমাদের কিন্তু অ্যাপসের ভিতর নিয়ে চলে আসবে তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন অপশনে দিয়ে দিছে অবশ্যই তোমরা সেখানে ক্লিক দিয়ে নিয়ে নেবে তারপর তোমরা এখান থেকে অ্যালাও অপশানে ক্লিক দিয়ে নোটিফিকেশনটা অ্যালাও করে নেবে যাতে আমরা পরবর্তীতে কোনো আপডেট দিলে তোমরা খুব সহজে জানতে পারো ওকে তারপর দেখো গাইস এখানে দেখতে পাবা যে সমস্ত টপ আছে একটু লোডিং হবে যেহেতু ফার্স্ট টাইম একটু লোড হওয়ার পর তোমরা এখানে দেখতে পাবা কি কি টপ আছে এবং লাস্ট কতগুলো টপ আপ করা হয়েছে এখান থেকে এ টু জেড তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবা ওকে তো যেহেতু আমরা আইডি কোড টপ করতে চাচ্ছি যেহেতু আমরা এক হাজার ডাউন টপ করবো এক হাজার ডাউন টপ করলে আমরা এক হাজার বোনাস পাবো এই জন্য আমি আইডি কোড টপের ওপর ক্লিক দিয়ে দিলাম আইডি কোড টপের ওপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কত ডায়মন্ড নেব সেটা সিলেক্ট করব তারপর এখানে আমাদের গেমের ইউআইডিটা আমরা জাস্ট কী করব লিখে দেবো আমরা যে আইডিটা টপ নিতে চাচ্ছি সেটা লিখে দেওয়ার পর আমরা এখানে বাইনো বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে বলবে যেহেতু নতুন অ্যাপস আমাদের এখানে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আমরা সিম্পলি এখানে ফেসবুক এবং জিমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারি তাছাড়া আমরা এখানে নর্মালি অ্যাকাউন্ট করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক দেবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো তারপর আমাদের এখানে লগ ইন রেজিস্টারে নিয়ে চলে আসবে জাস্ট আমরা রেজিস্টার এখানে এসে আমরা এখানে একটা সুন্দর ইউজার নেম আমাদের একটা নিজস্ব ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে রেজিস্টার অপশানে ক্লিক দিয়ে দেবো রেজিস্টার অপশানে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আমরা আবারও হোমে চলে যাব হোমে আসার পর এখন আমরা এখান থেকে আবারও টপের ওপর ক্লিক দেবো আমরা যে টপটা নিতে চাচ্ছি দেন এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে আমরা কত ডাউন টপ করবো যেহেতু আমরা এক হাজার ডাউন টপ করলে এক হাজার বোনাস পাবো এই জন্য আমি সাপোজ এখান থেকে আমি এক হাজার डाउन টপ করতেছি এটার ऊपर ক্লিক देव আমরা আবারও সেম আগের মতনই আমাদের ইউরিটা দিয়ে বাইনাওতে ক্লিক দিয়ে দেবো বাইনাওতে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে এখন আমাদের এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার দিতে হবে সরি আমাদের একটা নাম দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে তো মোবাইল নাম্বার এবং নাম এখানে বসিয়ে দেওয়ার পর আমরা সরাসরি নিচের দিকে চলে যাব নিচের দিকে আসার পর এখানে আমরা প্রোসেস টু চেক আউট বলে যে অপশানটা পাবো সেটার ওপরে ক্লিক দিয়ে দেবো এটার উপরে ক্লিক দেওয়ার পর আমাদের একটু লোডিং হবে দেন লোডিং হওয়ার পর আমাদের কিন্তু পেমেন্ট পেজে নিয়ে আসবে জাস্ট এখন আমরা এখানে বিকাশ নগদ রকেট যে কোনো উপায়ে কিন্তু আমরা এখন এখানে পেমেন্ট করতে পারবো তো এখন বিকাশের মাধ্যমে তোমরা চাইলে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিও অর্ডার করতে পারো তাছাড়া তোমরা বর্তমানে নগদ রকেট আছে এগুলোর মাধ্যমে তোমরা চাইলে পেমেন্ট করতে পারো এছাড়া কীভাবে পেমেন্ট করতে হয় যদি না বুঝতে পারো আমাদের ওয়েবসাইটে ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমি যেহেতু অর্ডার করতেছি না আমি অর্ডারটা ক্যান্সেল করে দিলাম তো এভাবে খুব সহজে তোমরা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এক থেকে দুই মিনিটের মাধ্যমে টপ করে নিতে পারবা তো ভালো থেকে সবাই বাই বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ